سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر ছয়টি বিষয়ে আফসোস রাখবেন না নাম্বার ওয়ান যে বিষয়ে আফসোস রাখবেন না সেটি হচ্ছে don't regret about your face cutting and face colour আপনার যে চেহারা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন যে রূপ আপনাকে আল্লাহ তালা দিয়েছেন আপনার যে শরীরের কালার আল্লাহ দিয়েছেন সাদা হোক কালা হোক ডোন্ট রেগ্রেট অ্যাবাউট ইট আল্লাহ আপনাকে যতটুকু বানিয়েছেন আপনি সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ আই এম গ্রেটফুল আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তুমি আমাকে যতটুকু দিয়েছ এতটুকুতেই আমি খুশি no matter how you look like সাদা হন কালো হন আপনার নাকটা একটু বোচা হোক একটু খাড়া হোক ডাজ ম্যাটার আল্লাহ আমাকে বানিয়েছেন এটাতেই আমি সন্তুষ্ট সকলে পড়েন আলহামদুলিল্লাহ নিজের রূপ নিয়ে কখনো আপনি আফসোস করবেন না কারণ আল্লাহ তালা বলছেন we have created the mankind in the best level of stature আল্লাহ তালা বলছেন মানুষকে আমি সবচাইতে সুন্দর রূপ দিয়ে বানিয়েছি সুমাল্লাহ পড়ে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে একজন তিনি কে So the first point is don't regret about your face cutting, don't regret about your face নিজের রূপ যতটুকুই হোক না কেন কালো হোক ফর্সা হোক ধলা হোক কালো হোক ডাজেন্ট ম্যাটার আমরা সকলেই পড়বো আলহামদুলিল্লাহ number one And number two is don't regret about your financial status. নিজের অর্থনৈতিক অবস্থা নিয়ে কখনো আফসোস করবেন না হতে পারে আপনার কাছে মাত্র দশটা টাকা আছে হতে পারে আপনার কাছে মাত্র দশটা হাজার টাকা আছে এটা নিয়ে কখনো আফসোস করবেন না যতটুকু আছে যা আছে সবসময় এটা নিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ অর্থনৈতিক অবস্থা নিয়ে আফসোস রাখবেন না number two and number three is number three পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার লাইফ থেকে কখনো আপনার প্রিয় মানুষ হারায় যায় তাকে নিয়ে আফসোস রাখবেন না ফর এক্সাম্পল কাউকে আপনি পছন্দ করেন কাউকে আপনি যে স্ত্রী হিসেবে চান অথবা কোনো মেয়ে কাউকে হাজব্যান্ড হিসেবে চায় যদি এরকম কোনো ব্যক্তি যে লাইফ থেকে হারিয়ে যায় এটা নিয়ে কখনো আফসোস রাখা যাবে মনে রাখবেন আপনার লাইফ থেকে যখন কেউ চলে যায় কেউ হারিয়ে যায় এটা একজনের সিদ্ধান্ত তিনি কে এটা সবসময় মাথা রাখবেন যখন আমাদের লাইফ থেকেও হারিয়ে যায় এটা always keep it in your mind you deserve better you deserve better and আল্লাহ has better plan for you always মাথায় রাখবেন যখন আমাদের লাইফ থেকে কেউ হারিয়ে যায় কেউ দূরে সরে যায় কেউ আমাদের লাইফ থেকে অত্যন্ত দূরে চলে যায় এটা আমাদের মাথায় রাখা উচিত যে আমি এর চাইতে ভালো ডিজার্ভ করি বিধায় আমার থেকে নিয়ে গিয়েছে একজন তিনি কে just try to believe it আল্লাহ is the best decision maker সবচেয়ে উত্তম সিদ্ধান্তকারী একজন তিনি কে হ্যাঁ আমাদের যে কাউকে পছন্দ হতেই পারে অ্যাজ এ ম্যান আমরা এটা আমাদের ন্যাচার যে কাউকে দেখলে পছন্দ হতে পারে কারোর সঙ্গে কথা বললে পছন্দ হতে পারে অনেকটা আমরা ঘনিষ্ঠ হতে পারি কিন্তু কেউ যদি হারিয়ে যায় লাইফ থেকে এটা কখনো আফসোস করার কোনো কারণ নয় নেভার লুজ হোক never be frustrated just try to put your trust on your lord বিশ্বাস করবেন ভরসা করবেন একজনকে তিনি কে অ্যাটাচমেন্ট খুবই স্বাভাবিক কিন্তু হারায় গেলে আফসোস রাখা যাবে না রাজি আছেন ইনশাল্লাহ আচ্ছা কেউ যদি হারিয়েও যায় একটা কথা মাথায় রাখবেন এর চাই তো উত্তম আপনাকে নেক্সট টাইমে দিবে কে আল্লাহ তালা বলছেন তুমি যদি তোমার এই বিশ্বাস ভরসা আল্লাহর উপরে রাখতে পারো অচিরে তোমার রব তোমাকে এমন কিছু দিবেন যে তোমাকে আল্লাহ তালা সুখী করে ফেলবেন সোয়ান আল্লাহ পড়া সো এই বিষয়ে আফসোস রাখবেন না তিন নাম্বার চার নাম্বার যে বিষয়ে আফসোস রাখবেন না সেটি হচ্ছে don't regret about your family members নিজের পরিবারের কাউকে নিয়ে আফসোস রাখবেন না হতে পারে আপনার ভাই একজন নেশাগ্রস্ত মানুষ হতে পারে আপনার আব্বা একজন গরিব মানুষ এই বিষয়ে আফসোস রাখবে না যে হা আব্বা গরিব মা গরিব পরিবারটা এত গরিব আমার ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইট মনে রাখবেন যে আপনার আব্বা গরিব হতে পারে বা বড়লোক হওয়া জরুরি নয় বাপ থাকাটা জরুরি কথা বলেন ঠিক কিনা আব্বা থাকাটা জরুরি আব্বার টাকা থাকুক আর না থাকুক I have father and that is the reason of greatness এটার জন্য আমি পড়ব আলহামদুলিল্লাহ যে আমার বাবা আছে আমি এতিমখানায় বড় হই না আমি আমার বাপের কাছেই বড় হয়েছি সো আব্বা থাকাটা জরুরি আব্বার টাকা থাকাটা জরুরি so don't regret about your family পরিবার নিয়ে কোনো আফসোস রাখা যাবে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে যদি লাইফে কখনো কোনো ভুল মানুষকে ভালোবেসে ফেলেন এটা নিয়ে আফসোস রাখবেন না হতে পারে আপনি মিস্টেকলি এমন একজন মানুষকে ভালোবেসেছেন হু এভার হিজ যে কেউ হতে পারে কিন্তু ভুল মানুষকে আফস ভালোবাসার পরে যখন এটা রিয়েলাইজ করবেন যে আমার জন্য সে পারফেক্ট নয় এটা নিয়ে আর কোনো আফসোস রাখা যাবে না রাজি আছেন ইনশাল্লাহ মনে রাখবেন ভুল মানুষকে ভালোবাসার পরে যখন সে আপনাকে ঠকায় আপনার সঙ্গে গাদ্দারি করে বিশ্বাস ঘাতকতা করে আপনার থেকে চলে যায় এখানে আফসোস আপনি করবেন না আফসোস করবে সে কারণ সে হারিয়েছে আপনার মতো বিশ্বাসযোগ্য একজন মানুষ কথা ঠিক কিনা বলেন আর আপনি হারিয়েছেন একজন বিশ্বাসঘাতক প্রতারক খারাপ মানুষকে so don't regret about it খারাপ মানুষকে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছেন এবং এটা রিয়েলাইজ হয়ে গিয়েছে আল্লাহ এটা তো ভালো ছিল না এটার জন্য আপনি সুক্রিয়া আদায় করবেন যে আপনি বুঝতে পেরেছেন বাকি এটা নিয়ে কোনো প্রকার কোনো আফসোস রাখা যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ছয় number that is the last point don't regret about your job what type of job you have যে কোনো কাজ আপনি করতে পারেন এটা চাই রিক্সাও হতে পারে আপনি ফুড প্যান্ডার ফুড প্যান্ডার একজন delivery delivery man delivery man আপনি হয়তো কোনো জায়গায় ছোটোখাটো জব করছেন ডাজেন্ট ম্যাটার যে কোনো কাজ যদি এটা হালাল হয় আপনি করছেন এটা ভাববেন না যে আহা আমার কাজটা অনেক ছোট এটা তো অনেক গরিবের কাজ অসহায়ের কাজ ন কোনো জব নিয়ে কখনো কোনো প্রকার কোনো আফসোস রাখা যাবে and don't underestimate in job কোনো জবকে ছোট চোখে দেখবেন না রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে আফসোস করার থেকে হেফাজত করুক সকলেই আপনারা পড়না আমিন গেট একটা তাকবির দেন সবাই লিল্লাহি তাকবির যুবকদের চাইতে বাচ্চাদের আওয়াজ বেশি দেখছো তোমরা